আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিটির পক্ষ থেকে জানি আপনাদের সকলকে স্বাগত দর্শক দীর্ঘদিন যাবৎ আপনাদের কাছে আসছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আসলে হাজির হই আসলে কি করব এত এত পেশেন্ট আসেন এত এত মানুষ আসেন অনেক সময় দেখা যাচ্ছে যে এত পেশেন্টকে সেবা দিতেও আমরা মাঝে মাঝে আসলে হিমশিম খেয়ে যাই কিন্তু আমরা না দিয়েও পারি না কারণ এত মানুষ এত রোগাক্রান্ত মানুষ আসেন এত আশা নিয়ে আসেন এত দূর দূর থেকে আসেন দেশ বলেন বা দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন যখন একটা মানুষ ফোন করেন উপাসের কণ্ঠস্বর শুনলে আসলে আমরা বুঝতে পারি যে কতটা অন্যে হয় কতটা কতটা এক বুক আশা নিয়ে মানুষরা ফোন করে শুধুমাত্র একটি উদ্দেশ্য সুস্থ হওয়া ব্যথার যন্ত্রণা যখন সহ্য করতে পারছে না অথবা দেখছেন যে তার পরিবারের সবচেয়ে কাছের মানুষটি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন এমন এমন অনেক পেশেন্ট আছে এত ছোট ছোট বাচ্চারা আছে এত ইয়াং ইয়াং মানুষরা আছে যারা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে বিছানায় শয্যাশায়ী পড়ে আছে স্কুলে যেতে পারছে না জীবনের সবকিছুই প্রবলেম হয়ে গেছে এক বুক আশা নিয়ে তারা ফোন করেন শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য আমরা চেষ্টা করি সেই সকল মানুষদের কাছে সাহায্য করার জন্য আপনারা সবসময় ফোন আপনারা কখনো ভাববেন না যে আমরা আপনাদের ফোন বলেন বা আপনারা যে আমাদেরকে টেক্সট করেন মেসেজ করেন আমরা বিরক্ত হই আমরা সবসময় বলুন যে আপনারা আপনারা যে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন সুযোগ দিয়ে আমাদেরকে বাধিত করছেন এটা আসলে অনেক বড় একটা দর্শক আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি খুবই খেটে খাওয়া একজন মানুষ আসুন দর্শক কি হয়েছিল ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পেশাগত ভাবে আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনি আপনি কি করেন কৃষিকাজে কৃষিকাজের সাথে জড়িত আছেন দীর্ঘদিন যাবত আচ্ছা আমরা জানি আপনি একজন খেটে খাওয়া মানুষ কৃষিকাজের সাথে দীর্ঘদিন জড়িয়ে আছেন এই যে চুয়াডাঙ্গা অনেক দূরের একটি জেলা ঢাকা থেকে আপনি এই পিয়ারসন হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল হোসেনের কাছে ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল যদি একটু বলতেন আমাদেরকে আপনার সমস্যাটা মধ্যে কি ছিল সমস্যা ছিল আমার মাথায় ছিল অতিশয় আমি আজ তিন বছর আগে অপারেশন করা গেছে কি হয়েছিল তিন বছর আগে শুধু কোমরে ব্যথা মানে কি হয়েছিল এখানে ডাক্তার গিয়েছে হাড় হয়ে গেছে এটা অপারেশনটা না করলে আমার পা নষ্ট হয়ে তারপর আমরা তো বুঝতাম না যে কি অবস্থায় নষ্ট হয়ে ডাক্তারের ভয় মতন অপারেশন করার পর আমি ভালো হতে তিন বছর খুব কষ্ট হয়েছে করার পরে আমি এই জায়গার সন্ধান পাই এই জায়গায় সন্ধান পাওয়ার পরে আমি সেই উনিশ তারিখে আইসি কুড়ি তারিখে ভর্তি হয়েছি এখন মালার ভেতরে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা এখন আমি দেখছি এখন ওষুধ পানি দিয়ে ফিজিওথেরাপি করে আল্লাহ রহমত দেখছি এখন ভবিষ্যতে কি হবে আল্লাহ আচ্ছা তিন বছর আগে আপনি একটা অপারেশন করেছেন প্রথম যেদিন এই ব্যথাটা শুরু হয় সেটা কত বছর আগে এটা মেলাবে না পনেরো বছর আগে কথা মনে আছে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু গাড়ি চালাতাম আলোর সাথে গাড়ি চালাতাম আচ্ছা, গাড়ি চালাতেন তখন ছোট সেখান থেকে সেখান থেকে শুরু হয় মানে প্রথম সেখান থেকে শুরু যে কিছু কিছু ব্যথা পিঠে ব্যথা অনুভব করেছে হ্যাঁ, ব্যথা হয়েছে অনেক ব্যথা দিন শেষে যখন হয়তো কাজ করেছেন কাজ করে যখন বাসায় ফিরতেন ওই অবস্থায় ব্যথা নিয়ে আপনি কাজ করছি ওরে বাপ আচ্ছা তো তখন কোনো ডক্টর দেখিয়েছিলেন যখন ডক্টর দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি কি বলেছিল রাজশাহী গিয়েছি দুবার তিনবার ঠিক আছে সালটিকা তারপরে এক ডাক্তারের কাছে পরবর্তীতে গেলাম এবারে একটা না জিরো করেছি ডাক্তারে পরে করে হাড় বেড়ে গেছে হাড় না হেঁটে দিলে তোমার মানে এই রোগ সারবে না তোমার পায়ে নষ্ট হয়ে যাবে আচ্ছা একটু লেখাপড়া জানা নেই তিন লেখাপড়া সেখানে হঠাৎ করে একজন ডক্টর কথা বলেছেন আপনি ধরে নিয়েছেন এছাড়া আর কোনো উপায় নেই এই অপারেশনটা করে আমি প্রচুর আকারে একে তো অনেকগুলো টাকা গিয়েছে বাট তারপরে দেখেছেন যে আপনি সুস্থ হতে পারেন হ্যাঁ। বরঞ্চ আরো খারাপ অবস্থা সর্বোচ্চ খারাপ কি হয়েছিল বিছানা থেকে উঠতে পারছেন এরকম হয়েছে আমি অনেক রাত একা একা বসে বসে কান্না করেছেন যে কি হলো পরিবারের কি উপার্জনক্ষম ব্যক্তি আপনি না আমার বাপ আছেন ভাই আছে সবাই আছে পরিবারের অন্য কোনো সদস্য আছে স্ত্রী বা স্ত্রী আছে সন্তান আছে আচ্ছা তো যখন দেখেছেন যে এরকম খারাপ অবস্থা ব্যথার জন্য থাকতে পারছেন না অপারেশন করেছেন কিন্তু তাও ভালো হচ্ছে না আরো খারাপ অবস্থা তারপরে তো অনেক কষ্ট করেছে অপারেশনের পর যে আচ্ছা। ছিল তার বেশি আগে আরো খারাপ অবস্থা হ্যাঁ। হয়েছে এই এখানে আসার এক মাস লাঠিতে ভর করে হাঁটতে হতো না না সেটা কোনো কিছু ধরে ধরে হাঁটতে হতো ওই যে একটু সাপোর্ট নিয়ে লাগতো হালকা সাপোর্ট নিয়ে তারপরে হাঁটা চলা করতে হতো দেখা একটু হাঁটেছি পার মধ্যে টেনে ধরতো এই ডানের পায়ের ভিতরে আচ্ছা। সবসময় একটা অনিশ্চয়তা কাজ করতো আমি কি পঙ্গু হয়ে গেলাম আমি কি ভয় করতো আর ডাক্তারে দেওয়ার অপারেশন করে বেশি ক্ষতি আচ্ছা করা লাগবে কি হ্যান ত্যান এগুলো বুঝতে পারছি তাহলে আমরা তো খালি সন্ধান পালি তো অপারেশনই করতাম কাছে সন্ধানটা কিভাবে আমি ইউটিউবে দেখেছি মানে যখন এরকম হতাশ অবস্থা আছেন তখন ইউটিউব দেখছিলেন হ্যাঁ, মোবাইল আমরা জানি স্মার্টফোন হ্যাঁ। গ্রামে গ্রামে সব জায়গায় হ্যাঁ। পৌঁছে গেছে ইউটিউব দেখছিলেন আমি তো তিন বছর আপনার ভিডিও দেখছি দেখে দেখে দেখে অনেক দেখা যায় দেখে দেখে আমি দেখছি যে এই লোকটাই সঠিক হবে মানে অনেক জাজ করেছেন অনেক জায়গায় যে অলরেডি অনেক ভুল করে ফেলেছি যে আর ভুল করা যাবে না না আমি তো অনেকখানি ভাই আছি আল্লাহ কেউ কয় শস্য তেল দাও <laughs> এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব জায়গায় গিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না আরো খারাপ অবস্থা চলে তখন এক আশায় সরাসরি আল্লাহর রহমতে আমার ব্যথাটা ভিতরে নেই এখন ভবিষ্যতে কি হবে আমি আমরা জানি যে আপনি গত উনিশ তারিখে ভর্তি হয়েছেন এবং আজকে হচ্ছে উনত্রিশ তারিখ প্রায় দশ এগারো দিন হয়েছে আমার এবং ট্রিটমেন্ট যখন শুরু হয় কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন আমি ইনজেকশনটা দেওয়ার পরে বুঝতে শুরু করেছেন আস্তে আস্তে আপনার ব্যথা চলে আমার যখন ইনজেকশনটা দিয়ে দিলে তারপরে তো আমি মনে হলো আচ্ছা। এখন কি আপনি হাঁটাচলা করতে হ্যাঁ, পারছেন হ্যাঁ, যদিও আপনি আমার সাথে হেঁটে হেঁটে এসেছেন হ্যাঁ, তিনতলা থেকে দোতলায় চারতলা থেকে আপনি পাঁচতলা থেকে হাঁটা চলা সবকিছু ব্যথাও নেই কিন্তু এখন আল্লাহ করে কি করবেন যায় না ঠিক এই ব্যথাগুলো হওয়ার আগে যেমন সুস্থ ছিলেন এখন অনেকটা ওরকম মানে অনেকটা শান্তি লাগছে এই যে দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত হবে যেমন আগে একটা ছিল যে ব্যথার জন্য রাতে ঘুমাতে পারতেন না সারাদিন কোনো শান্তি হতো না এই যে দীর্ঘদিন পরে যে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে না এখন খুব ভালো লাগে আমাদের দর্শক ভাইদের জন্য যারা এরকম অসুস্থ আছেন তাদের জন্য কিছু কথাই বলবো যে অপারেশন হট করে করে ফেলা ভাইদের সিনতে ডাক্তার দেখিয়ে লাস্টে না হলে এখান থেকে বলে দেবে হয়তো তোমার আর হবে না তুমি অপারেশন করে এতটুকুই বললাম আর কি আলহামদুলিল্লাহ দর্শক অপারেশন অবশ্যই দরকার আছে কেন করবেন না বাট একবার চেষ্টা করতে দিন আমাদেরকে অপারেশন ছাড়া ইনশাল্লাহ হয়তো পারবো আপনি আসুন একটা জীবনের শেষ চিকিৎসা হিসেবে হলে একবার আসুন সার্জারি সেটা যে কোনো সময় করতে পারবেন এক ঘন্টার ভিতরে আসলে সার্জারি করা সম্ভব কিন্তু যদি অপারেশন ছাড়া আমরা যদি করতে পারি হয়তো ভালো করা সম্ভব হয় আমরা কেন চেষ্টা করবো না আমার এই ভাইকে দেখব জীবনে কতগুলো কষ্ট হারিয়ে গেছে কতগুলো টাকা হারিয়ে গেছে কষ্ট তো আছে তারপরেও সুস্থ হতে পারেন পরবর্তীতে যখন অপারেশন নিয়ে এই চিকিৎসাটা উনি গ্রহণ করেছেন আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক আছেন কতটা উৎফুল্ল হন আপনি কেন পারবেন না একবার